নমস্কার প্রিয় দর্শকবৃন্দ মৎস্যবতার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম পরমেশ্বরের কৃপায় সকলে আশা করি ভালোই আছেন আবার নতুন সিরিজের প্রতিবাদী ভিডিও নিয়ে চলে এলাম আপনারা জানেন যে মৎস্য অবতার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সনাতন ধর্ম সম্পর্কে হওয়া বা করা যে কোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সাধারণত রেফারেন্স সহ প্রতিবাদী ভিডিও প্রকাশ করা হয় বেশ কিছুদিন আগে ব্রাদার রাহুল নামক একজন ভণ্ড কপট ও মিথ্যাচারী ধর্ম প্রতারক তার ব্রাদার রাহুল নামক একটি ইউটিউব চ্যানেলে শ্রী রামচন্দ্র সম্পর্কে বলেছেন যে বাল্মীকি রামায়ণ অনুসারে শ্রী রামচন্দ্র নাকি ভগবানই নন তিনি এই জন্য বিভিন্ন রেফারেন্স দিয়ে তা প্রমাণ করারও চেষ্টা করেছেন তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই ভিডিওটি নিজের ধর্ম নিয়ে ভণ্ডামি করে সময় কাটছে না ব্রাদার রাহুলের তাই এখন সে পিছু নিয়েছে অন্য ধর্মের কে ভগবান আর কে ভগবান নন তা বিচার ও সিদ্ধান্ত করার গুরুদায়িত্ব যেন কপট ব্রাদার রাহুলের কাঁধে পড়েছে তাই আগ বাড়িয়ে অনধিকার চর্চা করাটা মিথ্যাচারী ব্রাদার রাহুলের যেন রীতিমতো স্বভাব হয়ে দাঁড়িয়েছে এর আগেও মৎস্য অবতার এই ইউটিউব চ্যানেলে মিথ্যাচারী ব্রাদার রাহুলের মিথ্যাচার ও ভণ্ডামগুলো খণ্ডন করেছিলাম এখন দেখছি তাতেও লজ্জা হয়নি আজকের এই পর্বে কপট ও ভণ্ড ব্রাদার রাহুলের ভণ্ডামো বাল্মীকি রামায়ণ থেকে রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেব যে শ্রী রামচন্দ্র ভগবান আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও আরও পেতে নোটিফিকেশনের বেল আইকনে চেপে আমাদের সাথে যুক্ত থাকুন তাহলে শুরু করা যাক প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার দর্শকবৃন্দ আপনারা জানেন যে এই কপট ভণ্ড ও মিথ্যাচারী ব্রাদার রাহুলের নিজস্ব কোনো বিচার বুদ্ধি নেই সে কাণ্ডজ্ঞানহীনের মতো ভালোভাবে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন না করেই মূর্খের মতো শ্রী রামচন্দ্র বিষয়ে কে কি বলেছেন সেই মন্তব্যগুলো কপি পেস্ট করে বলেছে শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ ইনারা নাকি ভগবান নন শুনুন তার নিজ মুখে রামচন্দ্র তিনি কি আসলে ঈশ্বর কিনা কেন হিন্দু ভারে যেহেতু জয় শ্রীরাম বলতে বলছে এখন জয় শ্রীরাম আমরা কেন বলবো তো এক্ষেত্রে ঈশ্বর নন ইনি একজন কমপ্লিট একজন মানুষ ছিলেন রামচন্দ্র তাই মানুষ অন্যান্য মানুষ যেমন মানুষ আমি আপনি যেমন মানুষ উনি একজন মানুষ তবে হ্যাঁ হতে পারে হিন্দু ধর্ম অনুসারে ইনি একজন মহামানুষ ছিলেন একটা ভালো সাধু পুরুষ ছিলেন একজন ধার্মিক ব্যক্তি ছিলেন তার মধ্যে সেই সময়কার মানুষ হয়তোবা অনেক উপকৃত হয়েছে দর্শকবৃন্দ ভিডিওটি দেখলেন আপনাদের জানিয়ে রাখি যে শ্রী রামচন্দ্র বিষয়ে একমাত্র নির্ভরযোগ্য গ্রন্থ হচ্ছে বাল্মীকি ও রামায়ণ এই বাল্মীকি মুনি রচিত রামায়ণে রামচন্দ্রকে ভগবান বলে স্বীকার করা হয়েছে আর তাই শ্রী রামচন্দ্র ভগবান কিনা এই সম্পর্কে জানতে আমাদের বাল্মীকির রামায়ণই একমাত্র উৎস ও ভরসা ব্রাদার রাহুলও তাই স্বীকার করেছে শুনুন তার নিজ মুখে এই জন্য যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে রামায়ণ পড়তে হবে মূল উৎস যে রামচন্দ্রকে জানতে হলে আপনাকে রামায়ণ পড়তে হবে ইসলাম সম্পর্কে জানতে হলে পবিত্র কোরআন পড়তে হবে জিজাস ক্রাইস্ট যীশু খ্রিস্ট সম্পর্কে জানতে হলে বাইবেল পড়তে হবে ঠিক একইভাবে যদি রামচন্দ্র সম্পর্কে আমরা জানতে চাই তো আমাদেরকে রামচন্দ্র জীবনী পড়তে হবে রামচন্দ্র কি মেসেজ কি বার্তা দিয়ে গেছে মানুষ জাতির জন্য সেগুলো পাঠ করতে হবে তো রামচন্দ্র সম্পর্কে যদি আপনি জানতে চান অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ার দরকার নেই একটাই ধর্মগ্রন্থ যেটা রামায়ণ আমরা জানি যে মহাকাব্য দুটো একটা রামায়ণ একটা মহাভারত তো রামচন্দ্র সম্পর্কে জানার জন্য আমাদেরকে রামায়ণ করতে হবে প্রিয় দর্শক বৃন্দ উনি নিজ মুখে দুটি মহাকাব্যের কথা বলেছেন আর তা হলো রামায়ণ আর মহাভারত আমরা জানি যে মহাকাব্য দুটো একটা রামায়ণ একটা মহাভারত তো রামচন্দ্র সম্পর্কে জানার জন্য আমাদেরকে রামায়ণ করতে হবে তো প্রথমেই আমরা দেখে নেব মহর্ষি বেদব্যাস প্রণীত এই মহাভারতে শ্রী রামচন্দ্র ভগবান নাকি ভগবান নন তারপর আমরা বাল্মীকি রামায়ণ থেকে রেফারেন্সগুলো দেখে নেব তাহলে শুরু করি নাম্বার এক মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত আঠারোটি অধ্যায় যা ভগবত গীতা নামে পরিচিত আমরা যদি সেই ভগবত গীতার দশম অধ্যায়ের একত্রিশ নং শ্লোক খেয়াল করি তাহলে দেখতে পাই এখানে বলা হচ্ছে রামা শস্ত্র ভীতামহাম অর্থাৎ শাস্ত্রধারী গণের মধ্যে আমি দাশরথী রাম তাহলে প্রিয় দর্শকবৃন্দ এখন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় স্পষ্টভাবে নিজেকে রাম বলেও পরিচয় দিয়েছেন অথচ কপট ও মিথ্যাচারী ব্রাদাররা হলেন নাকি এই শ্লোকগুলো চোখেই পড়ে না আর চোখে পড়বেই বা কেন আমার মনে হয় কপট ব্রাদার রাহুলের চোখের সমস্যা আছে আর সেই সাথে মাথারও দর্শকবৃন্দ আপনাদের কি মনে হয় তা আমাকে কমেন্টে জানাবেন নাম্বার দুই যদি আমরা মহাভারতের বন পর্বের দুইশো ত্রিশ নং অধ্যায়ের পাঁচ নং শ্লোক দেখি তাহলে সেখানে বলা হচ্ছে তদর্থম অবতীর্ণ হসৌ মন্নীয় গাত চতুর্ভুজহ বিষ্ণু প্রহরতাং শ্রেষ্ঠ সৎকর্ম করিষ্যতি অনুবাদ কারণ আমার অনুরোধে চতুর্ভুজ ও যোদ্ধৃশ্রেষ্ঠ বিষ্ণু রাবণকে দমন করিবার জন্য ভূতলে অবতীর্ণ হইয়াছিলেন সুতরাং তিনি সে কার্য করিবেন প্রিয় দর্শকবৃন্দ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মহর্ষি বেদব্যাস রচিত মহাভারতে শ্রী রামচন্দ্রকে বিষ্ণুর অবতার বলে আখ্যায়িত করা হয়েছে অথচ কপট ও ভণ্ড ব্রাদার রাহুলের নাকি এই শ্লোকটিও চোখেই পড়েনি আসলেই চোখের সমস্যা নাম্বার তিন আর এই একই কথা বলা হয়েছে বাল্মীকি মুনির রামায়ণের অযোধ্যাকাণ্ডের প্রথম স্বর্গের সাত নং শ্লোকে বলা হয়েছে হি দীর্ণাস্যা রাবণস্য বধার্থিভি অর্থিত মানুষে লোকে যজ্ঞে বিষ্ণু সনাতনাহ অর্থাৎ তাহার এই রূপ গুণশালী হইবার কারণ সেই রাম সনাতন বিষ্ণু দর্পদ্ধত রাবণের সংহারেচ্ছু দেবগণের প্রার্থনা অনুসারে ভূমণ্ডলে জন্মগ্রহণ করেন নাম্বার চার এবার দেখা যাক বাল্মীকি রামায়ণের লঙ্কা কাণ্ডের একশো উনিশতম স্বর্গের চোদ্দ নং শ্লোকে শ্রী রামচন্দ্র ভগবান কিনা বলা হয়েছে অক্ষারং ব্রহ্মা সত্যঞ্চা মধ্যে চ অন্তে চ রাঘব লোকাম তম পরধর্ম বিশ্বক্সেন চতুর্ভুজ অনুবাদ রাঘব যিনি লোক সকলের মধ্যে এবং অবসানে অর্থাৎ লোক সকলের ধ্বংসে বিরাজ করেন আপনি সেই সত্যস্বরূপ অক্ষর ব্রহ্ম এবং লোক সকলের পরম ধর্মস্বরূপ চতুর্ভুজ বিষবক্সেন প্রিয় দর্শকবৃন্দ এখানে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন শ্রী রামচন্দ্রকে রাঘব বলে উল্লেখ করা হয়েছে যেহেতু তিনি রঘুপতি তাই তিনি হচ্ছেন রাঘব আপনারা এখান থেকেই বুঝতে পারছেন যে পরমেশ্বর ভগবানের যে একটি অবতার রাম তিনি যে চতুর্ভুজ বিষ্ণুই সাক্ষাৎ তা এই শ্লোকটিতে পরিষ্কার করা হয়েছে অথচ ব্রাদার রাহুল কিছুতেই স্বীকার করতে চাইছেন না নাম্বার পাঁচ এবার দেখা যাক বাল্মীকি রামায়ণের লঙ্কা কাণ্ডের একশো উনিশতম স্বর্গের সাতাশো আঠাশ নং শ্লোকে কি বলা হয়েছে যদি আমরা বাল্মীকি রামায়ণের উক্ত শ্লোক দুটি খেয়াল করি তাহলে বলা হয়েছে সীতা লক্ষ্মী ভবান বিষ্ণুর দেব কৃষ্ণ প্রজাপতি বধার্থং ব্রাবণেসিহ প্রবিষ্ট মানসিং তনুম অর্থাৎ সীতাদেবী সাক্ষাৎ লক্ষ্মী এবং আপনি সেই প্রজাপালক স্বপ্রকাশ কৃষ্ণবর্ণ বিষ্ণু আপনারা রাবণ বধের জন্যই এই মনুষ্যদেহ ধারণ করেছেন নাম্বার ছয় বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডের অষ্টম স্বর্গের যদি আমরা ২৬ নং শ্লোকে দেখি সেখানে তো স্পষ্টভাবে শ্রীরামচন্দ্রকে নারায়ণ বলে উল্লেখ করা হয়েছে দেখুন শ্লোকটি বলা হয়েছে ভবান নারায়ণ দেবশ্চতুর্বাহুः সনাতন রাক্ষসান হত্যুমুৎপন্ন হি অজস্য প্রভুরব্বয় অর্থাৎ তুমি চতুর্ভুজ দেব সনাতন নারায়ণ তুমি অজেয় প্রভু অব্যয় কিন্তু তুমি রাক্ষস বধ করিবার জন্য মায়ারূপে জন্মিয়াছ প্রিয় দর্শকবৃন্দ তাহলে আপনারা স্পষ্টভাবে দেখতে পেলেন যে এখানে ভগবান শ্রী রামচন্দ্রকে নারায়ণ বলে উল্লেখ করা হয়েছে কিন্তু ব্রাদার রাহুল শ্রী রামচন্দ্রকে ভগবান বলেই স্বীকার করতে চাইছেন না নাম্বার সাত চলুন বাল্মীকি রামায়ণের লঙ্কা কাণ্ডের একশো উনিশতম স্বর্গের একত্রিশ নং শ্লোকটি ভালো করে দেখিনি কি বলা হচ্ছে যদি শ্লোকটি ভালো করে খেয়াল করি সেখানে বলা হচ্ছে যে ত্বাম দেবম ধ্রুবম ভক্ত পুরাণ পুরুষোত্তম প্রাপ্নুবন্তি সদা কামা নিহলোকে পরত্র চ অনুবাদ আপনি সাক্ষাৎ পুরাণ পুরুষ পুরুষোত্তম এই জন্য যাহারা আপনাকে একাগ্র মনে ধ্যান করে তাহারা ইহলোকে এবং পরলোকে অভীষ্ট লাভ করিয়া থাকে তাহলে দর্শকবৃন্দ বুঝতেই পারছেন যে শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ ও পুরুষোত্তম বলে আখ্যায়িত করা হয়েছে খোদ বাল্মীকি রামায়ণে আর বেদেও ভগবানকে পুরুষোত্তম বলা হয়ে থাকে তাই পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার পনেরো অধ্যায়ের আঠারো নং শ্লোকে বলেছেন বেদে চ প্রথিত পুরুষোত্তমহ অর্থাৎ বেদে আমি পুরুষোত্তম বলে খ্যাত তাহলে প্রিয় দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই পরমেশ্বর কৃপা করলে দেখা হবে পরের অংশের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরিশেষে এই বলে বিদায় নিচ্ছি যেটা উল্লেখ আছে উপনিষদে বলা হয়েছে সত্য মেব চায়তে না নিতং অর্থাৎ অবশেষে জয় সত্যেরই হয় মিথ্যার নয় তাহলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ধন্যবাদ সবাইকে